আসসালামু আলাইকুম রহমতুল্লাহ this is Redwan one second from SEGi College Kuala Lumpur with our new arrival student we would like to share some experience with students and our staff how we do after arrival new student okay মূলত আমরা নতুন স্টুডেন্টরা আসলে আমাদের স্টাফদের সাথে পরিচয় করে দিই স্টুডেন্টদেরকে এবং মেডিকেলের ফর্ম ফিল আপ থেকে শুরু করে মেডিকেল ক্লিনিকে নিয়ে যাওয়া পর্যন্ত সবগুলো করে থাকি আমরা প্রথমে স্টুডেন্টদের সাথে আজকে আমি একটু পরিচয় হয়ে নেব এবং আমাদের যা স্টাফ আছে কে কোন পজিশন আছে তারা তাদের সাথে একটু পরিচয় হয়ে নেব ওকে uh, ধন্যবাদ okay thank you My name is Asmatha. programming foundation programming course. Okay, thank you. Uh, here our staff, uh, Segi College staff. Uh, okay, uh, always they help a lot our new student and also uh, during their study if anything happen, if any uh, consultants need, they help, okay? Hi, welcome to Segi University Malaysia. Okay. welcome to Segi University and Colleges Malaysia. Okay thank you all okay মূলত আমরা এখন uh, এদেরকে মেডিকেলে নিয়ে যাব আমাদের ক্লিনিকটা সে কলেজ কোয়ালালামপুরের পাশেই uh, আপনাদের সাথে শেয়ার করব যারা নতুন স্টুডেন্ট আসছেন uh, তাদেরকে যে কিভাবে আমাদের এখান থেকে মেডিকেলে আসবেন অনেকেই এটা অনেক কষ্ট মনে করেন আসলে এটা খুবই ইজি ওকে তাহলে চলুন আমরা মেডিকেলে যাই মিস্টার রাইহান ভাই হেল্প করতেছে আমাদের নতুন স্টুডেন্টদেরকে মেডিকেলের যে ফর্ম আছে ফর্মগুলো ফিল করতে কিছুক্ষণ পরে এদেরকে মেডিকেল করার জন্য নিয়ে যাওয়া হবে ক্লিনিকে তো মেডিকেলের ফর্মটাও যাতে সুন্দর করে ফিল করতে পারে সেক্ষেত্রে হেল্প করতেছে রায়হান ভাই আপনারা তো নিয়মিতই হেল্প করেন হ্যাঁ স্টুডেন্টকে মেডিকেল ওকে পোস্ট মেডিকেলের জন্য কোনো প্রকার সমস্যা নাই আর সেগি কলেজ কোয়ালালামপুরের পাশেই মেডিকেল সেন্টার ক্লিনিকটা সেগি কলেজের সাথেই সেগি কলেজ কোয়ালালামপুরের পাশেই আমাদের মেডিকেল শিক্ষার্থী বন্ধুরা এখানে যে e এর ফর্মটা আছে এটা প্রথম পেজ মোট আটটা পেজ আছে এটাতে কোনো কিছু করতে হবে না দ্বিতীয় পেজে এখানে নাম ঠিকানা লিখতে হবে নাম পাসপোর্ট নাম্বার কলেজের নাম্বার প্রোগ্রাম অ্যাপ্লিকেশন নাম্বার এরপর এখানে নেক্সট কিং দেখি নেক্সট কিং আছে নেক্সট কিংয়ের এখানে যেটা লিখতে হবে যে এখানকার স্থানীয় কারো একজনের নাম্বার প্লাস তার অ্যাড্রেসটা লিখতে হবে পরবর্তীতে পরবর্তী পেজে এখানে কিছু রোগের কথা বলা আছে রোগগুলা থাকলে ইয়েস না থাকলে নো সাধারণত এই রোগগুলো বাংলাদেশে কারো থাকে না সবাই নো নো দিবেন ওকে এর পরের পেজে পরের পেজে এখানে শুধু উপরে নামটা লিখলেই হবে হ্যাঁ শুধু নাম এবং পাসপোর্ট নাম্বার এবং ইএমজিএস রেফারেন্স নাম্বার এখানে একটা ইএমজিএস e রেফারেন্স থাকে ওই নাম্বারটা অ্যাপস থেকে দেখে নেবেন এর পরের পেজে কিছু করতে হবে না এর পরের পেজটা যেটা আছে এটাও শুধু উপরে নাম পাসপোর্ট নাম্বার লিখতে হবে এরপরের পেজেও নাম পাসপোর্ট নাম্বার আর এগুলা যদি কোনো কিছু বুঝতে হয় সমস্যা নাই আমাদের ক্লিনিকের ডাক্তাররাই সব করে দেবে ওখানে গেলে তারা হেল্প করবে এটা আমাদের SEGi College Kuala Lumpur campus SEGi College Kuala Lumpur ক্যাম্পাসের পাশেই এটা কিন্তু আমাদের ফুল বিল্ডিং সিগি কলেজের বিল্ডিং আমাদেরকে ক্লিনিকে যেতে হবে ওই সাইডে যারা নতুন আসবেন তাদের জন্য মূলত এই ভিডিওটা করা যাতে সহজেই বুঝতে পারেন যে কোথায় যেতে হবে এটা আমাদের college campus SEGi College Kuala Lumpur Kuala Lumpur থেকে এটা সেগি কলেজের main building SEGi College Kuala Lumpur SEGi College Kuala Lumpur থেকে আমরা এই দিকে সামনে সামনে চলে যাব ওই পাশে আমাদের আর একটা বিল্ডিং আছে এটা সেগি কলেজ কোয়ালালামপুরের মেন গেট আমাদের শিক্ষার্থীদেরকে নিয়ে আমরা এদিকে চলে যাব সরাসরি ওই সামনে একটা মোড় আছে ওই মোড় পর্যন্ত যেতে হবে পরে ওই মোড় থেকে কিন্তু আমাদের বামে ঘুরতে হবে আমরা সরাসরি মোড়ের ওদিকে চলে যাচ্ছি ওকে আমরা চলে আসলাম এই মোড়ে এই মোড়ে আসলাম এটা হলো ও আমাদের সেগে কলেজ ক্যাম্পাস ওখান থেকে কিন্তু আমরা সরাসরি এই মোড়ে চলে আসলাম এই মোড়ে আসার পরে আমাদেরকে একটু বাম দিকে যেতে হবে হ্যাঁ এই দিকে বাম দিকে যেতে হবে বাম দিকে যাওয়ার পরে ওই বড় একটা বিল্ডিং দেখছি ওই পর্যন্ত যেতে হবে কি আমাদের হলো ওই অ্যালায়েন্স অ্যালায়েন্স দেখা যাচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানি অ্যালায়েন্স এই অ্যালায়েন্সের পাশ দিয়ে মূলত আর একটু সামনে যেতে হবে ওকে ওই অ্যালায়েন্স ওখান থেকে আমরা হাঁটতে হাঁটতে এদিকে আসলাম এদিকে আসার পরে ওইখানে আমাদের মেডিকেলটা ওইখানে ওই মেডিকেলটা যেতে হবে ওই যে কোয়ালিটাস ওকে যারা সেকি কলেজ থেকে না এসে মসজিদ জামিক থেকে আসবেন ওইটা মসজিদ জামিক এলআরটি স্টেশন মসজিদ জামিক এলআরটি স্টেশন থেকে বের হয়ে বের হয়ে হাতের বাম পাশে ওইটাই মসজিদের জামিক এলআরটি স্টেশন ওখান থেকে হাতের বাম পাশে হেঁটে এখান দিয়ে আসতে হবে সরাসরি ওখান দিয়ে হাতের বাম পাশে মুচড়া নিয়ে এখানে আসতে হবে আসার পরে এই যে মাঝখান দিয়ে লাল ইয়ে আছে চত্বরের মতো এখান দিয়ে আসার পরে এখান দিয়ে চলে আসবেন বামে হাত ধরে আমাদের ওই ক্লিনিকে ক্লিনিকে চলে আসবেন ওকে কলেজ থেকে আসলে এই রাস্তায় আসতে হবে আর মসজিদ জামিক থেকে আসলে এই রাস্তায় আসতে হবে রাস্তায় আসার পরে আমরা এই যে চলে আসছি ক্লিনিকে কলিটাস ক্লিনিক কমপ্লান মেডিক এই ক্লিনিকে কিন্তু আসতে হবে দেখে রাখেন এখানে এই ক্লিনিকেই আসতে হবে ক্লিনিকে আসার পরে হ্যাঁ এখান দিয়ে ঢুকতে হবে এখান দিয়ে কিন্তু ঢুকতে হবে ক্লিনিকে এটাই ক্লিনিক হ্যাঁ ক্লিনিকের অফিসাররাও কিন্তু সবাই খুব হেল্পফুল এভাবে আসার পরে এখানে আসতে হবে কাউন্টার থেকে কিন্তু যদি কোনো ফর্ম ফিল আপে বা কোনো কিছু সমস্যা হয় তাহলে এখান থেকে কিন্তু তারা হেল্প করবে কোনো সমস্যা নেই আজ এই পর্যন্তই